হ্যালো ব্যাপারে সবাই কেমন আছো আশা করছি সো তো আসলাম তো একটা নতুন ভিডিও নিয়ে তো আগে আমি কালকে আমি একটা কাস্টম ভিডিও আপলোড করেছিলাম অ্যান্ড সেটা কিন্তু খেলেছিলাম আমরা সিজন ওয়ানের সাথে অ্যান্ড আজকে কিন্তু খেলবো আমরা ওয়ান বি থ্রি ম্যাচ তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকবো অ্যান্ড এই ম্যাচটা কিন্তু আমি আজকে খুব দুঃখজনকভাবে হেরে যাই তো পুরো ভিডিওটা দেখতে থাকবো মানে এই প্রথম আমি কোনো ম্যাচে মানে হারছি অ্যান্ড সেটা ওয়ান বি থ্রি মানে ওয়ান বি থ্রি হবে তো এটা আমার কাছে খুব আফসোসের ব্যাপার তো সেই আগে পুরোটা এনজয় করতে থাকবো দেখতে থাকবো কেমন আমি কত রাউন্ড জিতে গান তো হারাই তো আগে ভিডিওটা দেখতে থাকবো দারুণ হয়েছে ভিডিওটা তো ও হো তো চলো এই সাইডে আমি একটা আসছে মানে দুই সাইডে আসলো তো এই সাইডে এটা নক করে এই সাইডে এই সাইডে আসলো তো দুটো সম্ভবই নেমে হ্যাঁ এই সাইডে দুটো আসলো বর্তমান রিভাইভ করতে গেছে নাকি তো চলো রিভাইভ তো করা আমি আগে বলে দিয়েছিলাম কারণ থেকে তো দেখা করতে তো আমি মারতে মানে পুরো পুরোটাই শেষ হয়ে যাবো তো চলে প্রথমটা গেলাম দুটো প্রথমটা কনফার্ম দুটোটা ভাই লাস্ট নেমে বেঁচে আছে শুধু ও ভাই বিটিএস ব্যাগ তো চলো লাস্ট নেমে বেঁচে আছে তো দেখা যাক এটাকে মারতে পারি কিনা তো এটা আছে বাইরে তো আমি এখন একে ওয়ালতে ঘিরে দেবো ভাই আমি মানে তো নেই মেরে দেবো তো চলে তো ডেজার্ট ডে মানে ভাই ডেজার্ট ডে সারাদিনে ওয়ার্ল্ডে থাকবে না সেজন্য তুমি তো না দেখতে পাচ্ছি তো চলো মেডিটা শুরু করে দিই ও ভাই ইলেমেনেট তো আমি কিন্তু ফার্স্ট রাউন্ড অলরেডি দিতে গেছেন শেষ কাটা কিন্তু এলিমেন্ট করতে চান আমাদের দ্বিতীয় রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো দেখা যাচ্ছে এখানে ভাই তিনজন একসাথে ও হো ভাই সাব তো চলো একটা কিন্তু অলরেডি ওয়ানটা মেরে নক করে দিয়েছে অ্যান্ড এখন আছে দুটো ম্যান তো দেখা যাক ওই দুটো সাইডে আছে তো এক সাইড ট্যানে এখন সামনে আছে দুটো একসাথে ভাই একসাথেও খেলছে আলাদা হয় না ও ভাই সাব চারশো পঁচানব্বই বহুত জাহেরি লাতো আরে ভাই স্পাসের একটা হেডশট খাইছে ভাই পুরো কুলিটা খাইলে তো কোনো কথাই ছিল না এখানে আরে হেড মিস ও ভাই কি ওয়াল উঠাও তো চলেন এখানে লাস্ট এনিমি বেসে আছে তখনকার মতন তো দেখা যাক এটারে কেমন তাহলে ভাই একটু প্রবলেম হয়েছে প্রথম ব্যাপার না ও কোথায় আসো ভাই বাড়াও নাকি ও ভাই পিছন দিয়ে বাড়াইছো তো কোনো ব্যাপার না আমাদের ভিতরা কিন্তু হেডশটের কনফার্ম হয়ে গেছে তো এখানে থেকে আছে এটারে ঘুষি দিয়ে মেরে দেবো তো আমি কিন্তু দুরান আরামে যেতে যাই তো এখান থেকে আসো এটা কি খেলছে না এটা খেলছে ওয়ার্ল্ডে মানে কোনো কাজে গেছে তো আগে এটারে মেরে দেবো তো এটা নক করে দেয় অলরেডি অ্যান্ড ওয়ান দেওয়ার দিকে প্যাক হই আরে না ভাই কি একটা ওয়ান ট্যাপ দিয়েছে রে ইয়ার চলো আমরা কিন্তু স্যার রাউন্ড স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ দু এক হয়ে আছে বর্তমানে আরে এলিমেন্ট কেমনে ও ভাই ওর ডপ পড়ছে ওর মাথার উপর দেখছে ওর মাথার উপর ডপ পড়ছে আর এখানে দিয়ে ব্যাক করে কি করে ভাই ও তো এটা কিন্তু ডপ পর এলিমেন্ট হয়েছে ভাই মানে আমি তো এলিমেন্ট কেমন হলে দেখো এখানে ডপ পর এলিমেন্ট হয়ে গেছে এটা কেমনে আসতো ভাই ওয়ালটা তো তুলে আসবে এখানে তো ওয়াল একটা করে নয় তো চলো এখনও কিন্তু লাস্ট ম্যান তো এখানে দেখতে পাচ্ছি ওই সাইডে আছে সাদাগুলো পিছনে আছে তো চলো মারটা তো দিবই ও এই রাউন্ডটা কিন্তু আমি ফার্স্ট করে দিয়েছি কারণ এই রাউন্ডটা আমি হেরে থাকি সেজন্য এই রাউন্ডটা ফার্স্ট করে দিয়েছি দেখি ফাইট এবং নাই সেজন্য এটা ফার্স্ট করে দেখলাম আমি পাঁচ রাউন্ড মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি ছয় নাম্বার রাউন্ড কিন্তু আমাদের হিসাব হয়ে গেছে তো তিন দুই ম্যাচ হয়ে আছে তো দেখা যাক এই সাইডে একটা আসছে ও তো ওই রাউন্ডটা কিন্তু আমি হেরে যাই মানে ম্যাচটা খুবই দুঃখজনক হয়তো চলো এখানে ওরে ভাই এটা কী শর্ট দিয়েছিল আমি তো শর্ট নিচে গান লেনি আর এটা শর্ট গান লাগবে কী অবস্থা ফার্স্ট ব্লাড তো ওটা মানে কেমনে খেলছে একটা লং একটা শর্ট মানে দুটো শর্ট লেগে খেলছে একটা লং লেগে খেলছে ভাই সাহেব খেলাকে সম্ভব তো এই রাউন্ড রাউন্ডগুলো মানে তেমন খেলা হয় না সেজন্য ফার্স্ট হয়ে মানে সবাই সহযোগিতা দিতে হবে এবং এদের প্রতিশোধ ভিডিও তো অবশ্যই আসবে ভাই মানে আমাকে হারাই স্যার আমি তো তাদের না হারাইতে প্রতিশোধ ভিডিও তো অবশ্যই আসবে তো এই প্রতিশোধ ভিডিও আমি মানে কালকে আপলোড করে দেবো চলো এই রাউন্ডটাও কিন্তু ম্যার অবশ্যই হবে ও ও একটা অলরেডি নক হয়ে গেছে তো এটা ওই সাইডে আসতে একটাই সাইড মানে আলাদা আসলে তো মার খাবে অবশ্যই তো কনফার্ম দিয়ে দিই আমি ম্যাচটা আমি খুবই ভাতে জন্য হেরে যাই তো সেজন্য আমার মানে পুরো ভিডিওটাও দেওয়া নাই চার পাঁচ রাউন্ড মানে দেওয়া আছে লাস্ট অ্যান্ড এখানে কিন্তু আমি কালকে ভিডিওটা আপলোড দেবো প্রতিশোধ ম্যাচটা আমাকে প্রতিশোধ নিতে হবে ভাই যে করে কারণ আমাকে হারাই দিচ্ছে এবং পরে কথা বলবে তো সেটা তো চলবে না আমি কিন্তু প্রতিশোধ নিয়ে ছাড়বো অ্যান্ড প্রতিশোধটাও কিন্তু নেওয়া হয়েছে অ্যান্ড এই ভিডিওটা কিন্তু আমার কালকে আপলোড হবে মানে আজকের ভিডিওটা যেটা দেখছো এটা তো আমি হেরে যাবে আমার প্রতিশোধ ভিডিওটা কিন্তু কালকে আপলোড হবে তো সবাই ওই ভিডিওটা অবশ্যই দেখতে দেখে নেবে চলো এখানে অলরেডি আছে মাত্র দোকান লাস্ট নামে বেঁচে আছে তো চলো এটা ভাই এটা লাগাইছে কি ও শর্ট দিয়ে মারছে ভাই আর এটা তো খালি শুধু পিছিয়ে যায় ভাই fight now last round fight না তো এটা পিছন দিয়ে দিয়ে আস্তে আস্তে এই পাশটা চলে আসছে ও ভাই আসতে মানে এখন ওই সাইডটা না হাঁটতে আসছে মানে আমি পিছন দিয়ে আসছে ঠিক আছে আমার বিপদের আমি লাস্ট ম্যান ভাই আরে আমার নেট প্রবলেম হয় আরে সি নেট মে ও ভাই শেষ তো এইটা কিন্তু আমার এই ম্যাচের লাস্ট রাউন্ড মানে কি বলবো পরের রাউন্ডগুলো দিনাই আমি কেননা এ রাউন্ডে আমি হেরে যাই সেই জন্য মানে ম্যাচটা হেরে যাই তো সেজন্য আমি পরের রাউন্ডে আমি আর দিনা তো সেখানে কিন্তু একটা নক করে ফার্স্ট করে দিচ্ছি ভালো লাগছে আমার কাছে আমি হেরে গেছি ভাই মানে পুরো ফালতু দেখছো দুই সাইড দিয়ে আপনি করছি তো র্যাঙ্ক মানে সিএসএ তো দুই সাইড ডেভেলপমেন্ট করো কেমনে খেলে যাবে তো এই দেখো একটা দূরে একটা কাছে মানে কেমনে খেলছে সামনেটা ফাটলে পিছনে মারবা ভাই একসাথে মানে আলাদাভাবে আসলেও তাও একটা হয় লই আবার প্যাক করে বসে পড়েছে তো এইটা আবার কোথায় আছে গাড়ি ঘোড়া ভিতরে তো এটা আসতে জনকে আসতে পারে আরে হেডমিস তো দেখ ওরে দুজনার কোথায় কেটা আছে রে ভাই কিছুই বোঝা যাচ্ছে না কেমনে খেলবে বলে এমনি খেললে কি না তাদের সম্ভব কোন সাইডে এখন কে কোন সাইডে আসতে রে ভাই কোথা থেকে আসতে কিছু ওই দেখো একটা কোন দিয়ে ভাই আর একটা এক তো লং ডে খেলে তার সাথে আবার উঠতে যায় মানে একটা হেড মার দিলে ম্যাচ খেলা শেষ আর কিছু করা লাগবে না লং থেকে একটা হেড মারলে খেলা শেষ তো একটা চলে আসতে অলরেডি দেখতে পাচ্ছ একটা পাশে চলে আসতে চলে আসবে পারবো ও চলো বডি শট দিয়ে হলো নক করে দিয়েছে অ্যান্ড লাস্ট ম্যান বেঁচে আছে তো এই ম্যাচে কিন্তু পুরো ভিডিওটা নেই কারণ এই ম্যাচটা আমি হেরে গেছি আমি এর প্রতিশোধ ভিডিওটা কিন্তু আমি কালকে আপলোড করবো কারণ হারছে ভাই প্রতিশোধ তো নিতেই হবে তো সেজন্য এই ভিডিওটা পুরোটা দিলাম না তো সবাই একটু দেখলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবে তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওটা